সম্মানিত উপস্থিতি রমজান মাসের পূর্ববর্তী মাসের নাম সাবান মাস এই সাবান মাসে পনেরো তারিখে একটি অনুষ্ঠান আমাদের এই দেশ সহ হিন্দুস্তানি দেশের বহু জায়গাতে পালিত হয়ে থাকে যার নাম হলো সবই বরাত এই সবই বরাতকে উপলক্ষ করে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং এই দিবসটাকে অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে আমাদের দেশে এটা ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে অথচ যেটা ইসলামিক কান্ট্রি যেখানে ইসলামের উৎপত্তি পবিত্র মক্কা এবং মদিনা সেখানে কিন্তু এটা প্রতিপালিত হয় না কোনো ধুমধাম এখানে সেখানে হয় না তাই আজকের খুদবার বিষয়বস্তু হলো সবই বরাত এ সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখা দরকার যেহেতু আমরা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিপালিত হচ্ছে এবং এর পক্ষে এর সপক্ষে আমাদের দেশের এক শ্রেণীর আলেম বক্তা এবং কিছু দার্শনিক এর পক্ষে জোরালো বক্তব্য দিয়ে থাকে এটাকে সাবেক করার জন্য একেবারে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তারা কথা বলে থাকেন এজন্যই আসলেই এটা কোরআন এবং হাদিসে আছে কিনা আর সঠিক ব্যাখ্যা কি এটা আমাদের জানা দরকার বিষয়টা হলো আমাদের দেশে যে ইসলামটা আছে ইসলামটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি আমরা একটা হলো পিওর ইসলাম আর একটা হলো পপুলার ইসলাম পিওর ইসলাম হলো আসল ইসলাম যেটা এখনো মক্কা মদিনাতে আছে আর পপুলার ইসলাম অর্থ হলো জনপ্রিয় ইসলাম তো পিওর ইসলামটা এসেছিল সাহাবিদের মাধ্যমে আর জনপ্রিয় ইসলাম যেটা সেটা সাধারণত তথাকথিত এই পীর আউলিয়া এবং রাজা বাদশাদের মাধ্যমে আমাদের দেশে এসেছে এই জন্যই কোনটা পিওর ইসলাম কোনটা পপুলার ইসলাম কোনটা আসল ইসলাম কোনটা জনপ্রিয় ইসলাম এটা আমাদের একটু তলিয়ে দেখা খতিয়ে দেখা দরকার আমাদের এই ভূখণ্ডে আগামী পনেরোই সাবানে বিশেষভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিপালন করার জন্য অনেক ধুমধামের আয়োজন করা হবে তো এই সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল কি যারা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে থাকেন তার সঠিক ব্যাখ্যা কি এই বিষয়ে আজকে আমার খুদবার বিষয়বস্তু সম্মানিত উপস্থিতি সবে বরাত এটা একটি আমাদের দেশে প্রচলিত একটি উৎসব আমাদের দেশের প্রচলিত একটি উৎসব যা এক বছর বাদ ফিরে আসে যেমন রমজান এক বছর বাদ ফিরে আসে অনুরূপ ভাবে সবে বরাত এক বছর বাদ ফিরে আসে ভারত উপমহাদেশের মুসলমানরা উৎসবটি বড় ধুমধামের সাথে পালন করে থাকে শুধুমাত্র ভারত উপমহাদেশের লোকেরাই এই উৎসবটা ধুমধামের সাথে পালন করে থাকে বাকি অন্য যে মুসলিম কান্ট্রি সেখানে কিন্তু এর কোনো বালাই তারা জানেই না যে সবে বরাত কি কিন্তু এই উৎসবটি আসলে কিছু ভ্রান্ত ধারণার কে কেন্দ্র করে বা ভ্রান্ত ধারণা বা অমূলক ধারণার ফলে সৃষ্টি হয়েছে অর্থাৎ আমাদের দেশের আলেম এবং সাধারণ জনগণ এটাকে গ্রহণ করে নিয়েছে কিছু অমূলক এবং ভ্রান্ত ধারণার কারণে ভুল বুঝাবুঝির কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা না বোঝার কারণে কেন এটা করেছে শুধু তাতে আনন্দ এবং মজা আছে বললে এই সবে বরাত পালনের মধ্যে আপনি দুই টাকার সালা আদায় করুন এই সবে বরাত পালনের মধ্যে আনন্দ এবং মজা আছে আনন্দ এবং মজা আছে বলেই কিন্তু পনেরো তারিখে এটা পালন করা হয়ে থাকে তো আমাদের দেশের এই ধুমধামের বিষয়টির পিছনে যে ভ্রান্ত ধারণাগুলো আছে তা কয়েক রকমের কয়েকটা অমূলক ধারণার প্রেক্ষিতে আমাদের দেশে এই সবে বরাত পালিত হচ্ছে তার মধ্যে প্রথম যে অমূলক ধারণা বা ভ্রান্ত আকিদা ভ্রান্ত ব্যাখ্যা ভুল ব্যাখ্যা সেটা হলো এবং এই ভুল ব্যাখ্যার কারণে এই রাতটার নামই নামকরণই করা হয়েছে সহাবি বরাত অথচ সহাবি বরাত নামে সিয়াসিত্তার হাদিস সহ কোনো হাদিসেই এই ভাষা বা এই শব্দ বা এই পরিভাষাটা নেই তাহলে আসলো থেকে সবে বরাতটা আসলো থেকে এ রাতটিকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে তাহলে প্রথম যে অমলক ধারণা প্রথম যে ভুল ব্যাখ্যা সেটা হলো যে এ রাতটাকে আমরা কি বলতেছি ভাগ্য রজনী এ রাতে নাকি মানুষের ভাগ্য রচনা করা হয় তারা বলে থাকেন যে এই রাতে মানুষের ভাগ্য রচনা করা হয়ে থাকে অথচ আল্লাহ বলছেন যে মানব সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বেই সই হাদিসের কথা এটা মানব সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বেই তার তকদির লিখা হয়ে থাকে অথচ এই রাতে নাকি আমাদের ভাগ্য রচনা করা হয়ে থাকে তাই অনেকে নিজের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য এই দিন এবং রাতকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে এই যে নিজের ভাগ্য রচনা করা হয়ে থাকে এই জন্যই অনেকে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্যই বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে আমরা পালন করে থাকি সম্মানিত উপস্থিতি এটা হলো তাদের একটি ধারণা এর পেছনে দলিল তাদের রয়েছে সে দলিলটা কি সুরায় দক্ষানের দুই এবং তিন নম্বর আয়াত তিন এবং পাঁচ নম্বর আয়াত এই ধারণা প্রমাণে কিছু দলিলও তারা পেশ করে থাকেন যেমন আল্লাহ আল্লাহ পাক বলছেন অর্থাৎ এই সুরাই দক্ষানের তিন এবং পাঁচ নম্বর আয়াতটা হলো এই সবে বরাত পালনের একটি মানে অকাট্য দলিল তাদের আসলে কি এই দলিলটা সঠিক এই দলিলের সঠিক ব্যাখ্যা কি এটাকে জানার জন্য বোঝার জন্য আমি তেলাওয়াত করছি শুনুন আল্লাহ পাক বলছেন ইনজাল্লাহ ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আমি এ কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি আমি তো সতর্ককারী এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার আদেশ করবে আমি তো রসুল প্রেরণ করে থাকি সুরাই দক্ষান তিন এবং পাঁচ তাহলে অত্র আয়াতটা কিন্তু যারা সবে বরাত অনুষ্ঠান পালন করে থাকে তাদের অকাট্য দলিল এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে বাংলাটা আবার পড়ছি আমি আমি এ কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি মানে যে কোরআন আমাদের দলিল মুসলমানদের অন্যতম দলিল এই কোরআনটাকে কোন রাতে অবতীর্ণ করা হয়েছে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে আমি তো সতর্ককারী আল্লাহ পাক বলছেন ইন্না কুন্না মঞ্জুরিন আমি তো সতর্ককারী আমি তোমাদেরকে ভয় বিধি প্রদর্শনকারী এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় এই রাতে কি হয় প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার আদেশ করবে কার আদেশ করবে আল্লাহ পাকের আদেশ করবে আমি তো রসুল প্রেরণ করে থাকি এখন আসুন আমরা দেখি এই আয়াতের মূল বিষয়টা কি আসলে বরকতময় রাত হলো লাইলাতুল কদর বা সবে কদর এখানে বলা হচ্ছে লাইলাতুল মুবারাকাতুন বরকতময় রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি অপর এক আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাম জাল্লাহু ফি লাইলাতিল কাদরে সূরা কদর যে আমি লাইলাতুল কদরে এই কোরআন অবতীর্ণ করেছি তারপরে বলা হচ্ছে শাহরু রমাজান আল্লাহ উনজিলা ফিল কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি কি করেছি কোরআন অবতীর্ণ করেছি তাহলে বোঝা গেল যে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে সুরাই দক্ষানের মধ্যে যেখানে বলা হয়েছে যে আনজাল আনজালনা হুফি লাইলাতিন মুবারাকাতেন আমি লাইলাতুল মুবারাকাত বা বরকতময় রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি তাহলে এই লাইলাতুল মুবারাকাতুন মানে হলো রমজান মাসের লাইলাতুল কদর এতে কোনো সন্দেহ নাই এটা যারা একেবারে বাংলা অনুবাদ করতে পারেন বুঝতে করতে পারেন কোরআন মাজিদ তারাও কিন্তু এটা স্বীকার করবেন মানে পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা সকলেই একমত এতে কোনো ইখতলাফ নাই হানাফি বলেন আহলে আজিজ বলেন জামাত ইসলাম বলেন যেই বলেন না কেন বাংলা ফাঁস বলেন আরবি পাস বলেন সবাই জানে যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল তাহলে লাইলাতুল মুবারাকাতুন এর অর্থ হলো লাইলাতুল কাদর অর্থাৎ কদরের রাত্রিতে আর এই কদরের রাত্রিতে কদরের রাত্রি কখন হবে রমজান মাসের শেষ দশকের বেজর সংখ্যক রাত্রি গুলোতে রমজান মাসের শেষ দশকের রাত্রি গুলোতে তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে বরকতময় রাত্রিতে তার মানে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সাবান মাসের পনেরো তারিখে এই কোরআন অবতীর্ণ হয়েছে যেটা সম্পূর্ণ ভুল একটি ব্যাখ্যা কোরআন পাক বলছেন কোরআন বলে যে শাহরুর রমাজানুল্লাহ ফিল কোরআন যে রমজান মাস হলে এমন যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাহলে কোরআন অবতীর্ণ হয়ে করা হয়েছে কোন মাসে রমজান মাসে কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন এটা তো কারো ব্যাখ্যার অপেক্ষা রাখে না রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে এটা তো আল্লাহ পাক নিজেই বলেছেন সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে অথচ সবে কে সাবেক করার জন্য সবে কে বৈধ করার জন্য এক শ্রেণীর আলেম তারা বলছে যে লাইলাতুল মুবারাকাতুন ওখানে সূরা দোকানে বলা হয়েছে অতএব লাইলাতুল মুবারাকাতুন অর্থাৎ বরকতময় রাত্রি অর্থাৎ এই সাবান মাসের পনেরো তারিখে অবতীর্ণ করা হয়েছে এটা সম্পূর্ণ একটি মন গড়া ভিত্তিহীন একটি ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে সুরা কদরে তো আছেই যে ইন্নাম জাল্লাহ ফি লাইলাতুল কাদরে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করছি কোথায় রং লাইলাতুল কদরের রাত্রি তার লাইলাতুল কদর তো সাবান মাসে হয় না লাইলাতুল কদর হয় কোন মাসে রমজান মাসে অতএব আমরা এ থেকে সাবধান হবে ইনশাল্লাহ আর একটা অমূলক ধারণা ভ্রান্ত ধারণা দেখুন সেটা কি এই রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে তারা বলে থাকেন আমি নিজেও শুনেছি তাদের রেডিও টিভিতে এবং পত্র পত্রিকাতে একেবারে সোজাসুজি এই আদিশটাই তারা বর্ণনা করে থাকে এবং তারা বলে থাকে যে এই রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসে তা আল্লাহ পাক কি শুধু এই সাবান মাসের কোন তারিখে নামে আসে না প্রত্যেক রাতে শেষাংশে নেমে আসে এটা আমাদের জানা দরকার এ ব্যাপারে হাদিস শরীফে কি বলা হয়েছে দেখুন তাদের দ্বিতীয় অমূলক ধারণা হলো যে এই রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে দুনিয়ার আসমানে নেমে আসে বলেই তারা এই রাতে কি করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সিয়াম আদায় করে বেশি বেশি দান সদকে করে থাকে খাওয়ার অনুষ্ঠান করা হয় তারপরে জেকের আসকারের অনুষ্ঠান করা হয় এবং ঝাড়বাতি জ্বালানো হয় মাইকিং করা হয় ডাকা হাক করা হয় ইত্যাদি অনেক কিছু আসলে এগুলো সম্পূর্ণ উল্টোপাল্টা কাজ এ বিষয়ের হাজিস গুলিও জয়েব এই যে আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন বা দুনিয়ার আসমানে নেমে আসেন এই রাতে আল্লাহ পাক এই বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলোই কি জয়ীব হাদিস দুর্বল হাদিস এবং তারা বলছে না এটাই সহি এখন দেখুন পক্ষান্তরে সই হাদিসে বর্ণিত হয়েছে সই হাদিসে কি বলা হয়েছে ব্যাপারে সই হাদিসে বর্ণিত হয়েছে যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ পৃথিবীর আসমানে নামার কথা অর্থাৎ সই হাদিসের মধ্যে এটাই আসছে যে আল্লাহ পাক প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে বা দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে কিছু দেওয়ার জন্য বান্দাকে কিছু দেওয়ার জন্য কেবল পনেরোই সাবানের রাতের কথা নাই সেখানে পনেরোই সাবানের কথায় রাতের কথাই নয় অর্থাৎ শুধু যে এক রাতে আসে তা কিন্তু নয় প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ আল্লাপা কি করে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বিভিন্নভাবে তার কথা শোনেন এবং তার দোয়া কবুল করে থাকেন এর জন্য তাহাজের সালাত আদায় করতে হবে নবদ সালাত আদায় করতে হবে সারা বছর আপনি তাহাজের সালাত আদায় করলেন না নবদ সালাত আদায় করলেন না এগারো মাস পর সাওয়াল মাস আসার সঙ্গে সঙ্গে আপনি একেবারে হাজি সাজে গেলেন একবার পুরো মুসল্লি সাজে গেলেন এটা কিন্তু হাদিসে বলা হয়নি এই ব্যাপারে সই একটা হাদিস এখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আর আমি হুরাই রাতা রাজি আল্লাহ তালা আনহু আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কলা ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলে আখির ফায়াকুলু মাইয়াদুনি ফা আস্তাজিব লাহু ওয়া ইয়াসআলুনি ফা আতি ফা আতিয়াহু ওয়া ইয়াস্তাগফিরুনি ফা আগফির লাহু মুত্তাফাকুন আলাইহি 1145 নম্বর আবু হাদিসটির বাংলা পড়ে শোনাচ্ছি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু রাব্বুনা তাবারাক নিশ্চয়ই ইয়ানজেলু মানে অবতীর্ণ করেন অবতরণ করেন নামেন অবতরণ করেন বা নামেন রব্বুল আমাদের পালন কর্তা তাবারা কথা যিনি বরকতময় এবং মহান তাহলে মহান এবং বরকতপূর্ণ বরকতময় রব্বুনা আমাদের প্রতিপালক অবতীর্ণ করেন কুল্লা লাইলাতেন সময় প্রত্যেক রাতে কোন রাতে প্রত্যেক রাতে মানে তিনশো পঁয়ষট্টি রাতেই এলা সামাই দুনিয়া দুনিয়ার আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে প্রত্যেক রাতেই কি করেন মহান রব্বুল আলমিন নেমে আসেন হিনা ইয়াবকা সুলুসুল্লাইলে আখের যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে মানে ঠিক এই সময়টা হলো তাহার বা ফজরের আগ দিয়ে ফজরের আগ দিয়ে এই সময় আল্লাহ কি করেন দুনিয়ার আসমান নেমে আসেন শুধু সাবান মাসের পনেরো তারিখে নয় প্রত্যেক কুল্লা লাইলাতেন কুল্লা লাইলাতেন মানে প্রত্যেক রাতে ভাইয়া কুল অথবা আল্লাহ পাক বলেন অতপর আল্লাহ পাক বলেন মাই উনি কে আসো যে আমাকে আহ্বান করবে আমি তার আহ্বানে সাড়া দেব আপনি যদি আল্লাহকে ডাকেন যে আল্লাহ হে রব হে পালন কর্তা আমি এই বিপদগ্রস্ত আছি আল্লাহ তুমি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো তাহলে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবেন ফাস্তাজিব আলাহু আমি তার ডাকে সাড়া দান করবো অমাইয়া সালুনি ফাতি এবং কে আসো যে আমার কাছে কিছু চাইবে সেই চাওয়ার প্রেক্ষিতে আমি তাকে কিছু দান করব অমাই আস্তাকে ফেরুনি এবং তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে বা আগে ফের আল্লাহ অতঃপর আমি তাকে কি করবো ক্ষমা করব। তাহলে কয়টা কথা হলো হাদিসের মধ্যে যদি কেউ আমাকে আহ্বান করে আমি তাকে আহ্বানে সারাদান করব। যদি কেউ কিছু আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে সেই চাওয়া অনুযায়ী তাকে কিছু দান করব এবং কেউ যদি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করে এই রাতে উঠে তাহলে আমি তাকে ক্ষমা প্রদান করব। হাদিসটি কোথায় আসছে মোত্তাফাকুন আলাই বোখারি এবং মুসলিম শরীফে তাহলে মুসলিম বোখারি মুসলিম শরীফের এই হাদিসটাতে আমরা কি পাচ্ছি যে আল্লাহ পাক প্রত্যেক রাতের শেষ প্রহরে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন আর ওনারা বলছেন যে প্রত্যেক রাতে আসেন না শুধু সাবান মাসে আসে অতএব এই দিনে কি করতে হবে হালুয়া রুটি খানা দানা কর্মা পোলা মাইকিং এবং বিভিন্ন ধরনের আয়োজন করতে হবে অতএব তাদের এই ধারণা সম্পূর্ণ কি ভুল সুতরাং অর্ধ সাবানের রাতের কোনো বৈশিষ্ট্য থাকছে না যেমন ওই দিনে মাগরীবের পর থেকে মহান আল্লাহর পৃথিবীর আসমানে নেমে আসার কথাও প্রমাণ হচ্ছে না যেহেতু তা মিথ্যা এবং বানোয়ার কথা তৃতীয় আরেকটি ভ্রান্ত ধারণা হলো সবে বরাতে নাকি মৃত মানুষের রুহগুলো আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে পৃথিবীর আসমানে নেমে আসে বেদবাদের স্বামীদের রুহ নাকি এ রাতে ঘরে ফেলে এই যে একটা প্রচার প্রভাগান্ডা তারা কিন্তু বলে থাকে যে এই রাতে কি করে সবে বেড়াতে রাতে নাকি মৃত মানুষের রুহগুলো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য দুনিয়াতে আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে পৃথিবীর আসমানে নেমে আসে বেদবাদের স্বামীদের রুহ নাকি এই রাতে ঘরে ফিরে আসে দেখুন এই যে কথাগুলো এটা একবার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটি কথা রুহ নাকি এই ঘরে ঘরে ফিরে আসে এমনকি যারা বিধবা হয়ে গেছে যে সমস্ত মা বোন তাদের স্বামীদের রুগুলো নাকি ঘরে ফিরে আসে তা আসলে কি তাই এটা আমাদেরকে একটা বুঝ দেওয়া হয় এর পক্ষে না আছে কোরআনি দলিল না আছে কোনো হাজিসি দলিল অতএব এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এ ব্যাপারে তাদের দলিল হলো তারাজ্জালুল মালাইকাতিয়র রূহ মালাইকা তারাজ্জালুল মালাইকাতুর রূহ অর্থাৎ উক্ত রাতে প্রত্যেক কাজের জন্য যে ফেরেস্তাকুল এবং রূহ তাদের প্রতিপালকের আদেশে অবতীর্ণ হন এদের দলিল হলো যে এই রাতে নাকি রূপ এবং বেদমাদের স্বামীদের রূপ ঘরে আসে এদের দলিল কি সুরাই কদরে রেয়ায় মানে ভুল একটা ব্যাখ্যা দেখেনি এবার আবার কদরে আসছে যে তানাজালুল মালায় কাতুয়ার রূপ যে উক্ত রাতে প্রত্যেক কাজের জন্য কাজের জন্য ফেরেস্তাকুল এবং রূপ তাদের প্রতিপালকের আদেশে অবতীর্ণ হয় হন তাহলে এখানে আসলো কারা ফেরেস্তা এবং তাদের রূপ ফেরেস্তাকুল এবং রূপ এর রূপ বলতে জিব্রাহিল আলাইসাল্লামকে বোঝানো হয়েছে ফেরেস্তা এবং জিব্রাহিল আলাইসাল্লাম এই রাতে কি করেন আগমন করেন যে কোন মাসে রমজান মাসে সামান্তর মাসে নয় ধরে নিলাম রুহ ওদের ব্যাখ্যাটাই আমরা ধরে নিলাম যে এই রুহ মানে এখানে মরা মানুষের রূপ ধরে নিলাম যে যারা আত্মীয় স্বজনের রূপ কিন্তু সেটা কখন রমজান মাসে এরা সাবান মাসে কি করে হলো এই যে উল্টা পাল্টা বুঝ দেওয়া আমাদেরকে বুঝ দিয়ে যে আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করা এমনকি বড় বড় দার্শনিক পণ্ডিত তারা এই সমস্ত পণ্ডিতারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে ধর্ম সম্পর্কে যে ধর্ম সম্পর্কে কোরআন এবং হাদিসে মানে সোজা কথা বলা হয়েছে আর তারা বলছে উল্টা কথা অতএব আসুন এখানে সম্পূর্ণ তাদের এটা ভুল কিন্তু যারা কোরআনের বাংলা তর্জমা পড়তে পারেন তাদেরও বুঝতে অসুবিধা হবে না যে ওই রাত হলো রমজান মাসের সবে কদরের তাহলে রাতটা কোন দিন সবে কদরের রাত এই সাবান মাসের রাত পনেরো তারিখের রাত নয় যে রাতের নামে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা লাইলাতুল কদর এই সুরাটার নামই হলো লাইলাতুল কদর সম্মানিত মহিমান্বিত রজনী মহিমান্বিত রজনী অথচ কোথাকার বড়ি কোথায় নিয়ে যাত্রা প্রয়োগ করছে কোন আইন কোথায় যাত্রা প্রয়োগ করছে তাহলে সবে কদরের ঘটনাকে সবে বাড়াতে জুড়ে দেওয়া কি মূর্খামি নয় অবশ্যই এটা কি তাদের একটা সবে কদরের ঘটনাকে নিয়ে এসে কোথায় জোড়াই দিচ্ছে সবে বরাতে পনেরো তারিখের সাথে সম্পূর্ণ মূর্খামি সম্ভবত রুহুদের স্বাগত জানানোর জন্য পটকাবাজির ধুমধাম এবং সেই সাথে হুল্লুর করা হয় অথচ আতস বা পটকাবাজি বৈধ নয় এই রাতে কি করা হয় আতসবাজি পটকাবাজি হুল্লুর ইত্যাদিও শহর বন্দরে সাধারণত করা হয়ে থাকে আগত রুহুদেরকে খাওয়ানোর জন্য হালুয়া রুটির আয় বিরাট আয়োজন করা হয় হালুয়া রুটির আয়োজন করা হয় এটা এটা পাড়া গ্রামেও এটা আছে এখন আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে অবশ্য তারপরও অনেক এলাকাতে এখনো আছে এই দিনে হালুয়া রুটি করতেই হবে আমার যেখানে জন্মস্থান আমি যেখানে বড় হয়েছি আশপাশ গ্রামে সবাই করে এখন আমার বাচ্চা ছেলে বলে যে সবাই করতেছে আমাদেরকে করতে হবে আমাদের ছেলেমেয়েরা কি করবে কান্নাকাটি করবে কিনা তা এখন আমি দেখেছি অনেক আমার মায়েরাও এগুলো করে খাওয়াতো আর মানে এই দিনে হালুয়া রুটি প্রতিবেশীরা করতেছে আপনাকে তো করতে হবে তাহলে তাহলে এই হালুয়া রুটি খাওয়ার বিষয়টা আসলো থেকে এটা সম্পূর্ণ বেদাতি একটি কার্যক্রম যে কোরআন এবং হাদিসের কোনো আলামত নেই বিরাট আয়োজন করা হয় টাকা আদায় করা হয় খাওয়া হয় দান করা হয় বহু কিছু করা হয় আসলে এর কোনো প্রমাণ নেই সম্মানিত উপস্থিতি এরপরে আসুন কবর জিয়ারত তারা এই রাতে কি করে থাকেন কবর জিয়ারত করে থাকেন সাবানের পনেরো তারিখে রাতে বা দিনে আত্মীয়রা দলে দলে কবর জিয়ারতে ছুটে যায় তিনশো পঁয়ষট্টি দিন যাওয়া লাগলো না যেই সাবান মাস আসলো আত্মীয় স্বজন মিলে দলে দলে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেছেন কবরস্থানে কবর জিয়ারত করার সময় কিন্তু এই পনেরোই সাবান নির্দিষ্ট নয় আপনি রাত পোয়ালি যখনই কবর সামনে পড়বে তখনই আপনাকে কবর জিয়ারত করতে হবে যখনই কবরের কথা মনে কবর কবরের পাশ দিয়ে আপনি কবর গমন করবেন তখনই কবরের জিয়ারত করতে হবে কবর জিয়ারত একটা দোয়া পাঠ করতে হবে এইটা না করে আপনি কি করলেন এক বছর বাদ পনেরোই তারিখে এসে আপনি দলে দলে যাচ্ছেন এটা কিন্তু শরীয়তে বৈধ নয় এমনকি মেয়েরাও বিভিন্ন রঙে রঙে কবর জিয়ারতে বের হয় এমন কিছু পুরুষের না মেয়েরাও কবর জিয়ারত করার জন্য বের হচ্ছে অথচ অথচ বিদিত যে নির্দিষ্ট করে ঈদের দিন বা সবে বরাতের দিন কবর জিয়ারত করা বিদাত নির্দিষ্ট করে কোন একটা দিনে কবর জিয়ারত করাটা কি বেদাত এটা নতুন একটা বিষয় এরপর আসুন অস্বাভাবিক সালাদ ভ্রান্ত আর একটা ধারণা হলো যে এই রাতে আমাদেরকে কি করতে হবে অস্বাভাবিক সালাত আদায় করতে হবে সারা বছর ফরজ সালাত আদায় করে না জুমার সালাত আদায় করে না কিন্তু পনেরো তারিখে কি করতে হবে অস্বাভাবিক সালাত আদায় করতে অস্বাভাবিক সালাত কেমন দেখুন সবিবারাতের রাতে সালাদ করলে নাকি বিশটি হজ্জের এবং বিশ বছর একটানা ইবাদতের সোয়াব পাওয়া যায় এরা আমাদেরকে বুঝাই দিয়েছে জনগণকে বুঝতেছে এটা যে সবিবারাতের রাতে যদি কেউ কি করে সালাদ পরে তাহলে বিশটি হজের এবং বিশ বছর একটানা ইবাদতের সব পাওয়া যাবে আর পনেরো তারিখ শ্যাম রাখার সব পাওয়া যায় এসব কথা মিথ্যা এবং খেয়ালি এসব কথা কি সব মিথ্যা এবং খেয়ালিপনা হেয়ালিপনা আনুষ্ঠানিকভাবে এই সালাতের বিদাত চালু হয় চারশো আটচল্লিশ জরিতে বাইতুল মোকাদ্দাসে যেটা ফিলিস্তিন সিরিয়ার মধ্যে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাসে চারশো আটচল্লিশ জরি আজকে চোদ্দশো বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ যদি সম্ভবত এতদিন মানে আজ থেকে মানে বারোশো বছর আগে এই সালাদ বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে চালু হয়েছিল মূর্খ ইমামরা মাতাব্বরি এবং উদর পূর্তি করার জন্য এই ঘটা চালু করে কিছু লোক আছে কিছু আলেম আছে এগুলো চালু করেছে কেন উদ্দেশ্য আছে মন গড়া হাজির বর্ণার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে অতপরে বিদাতি সলাৎ সেখানে তিনশো বাহান্ন বছর চলতে থাকে এই বিদাতি সালাদ কতদিন ছিল তিনশত বাহান্ন বছর কোনথায় বাইতুল মোকাদ্দাসে পরে আশ্রয় হিজুরিতে তা বন্ধ হয়ে যায় কিন্তু ইরান তুরান পার হয়ে সেই অগ্নিপূজকদের অগ্নিময় পরব ভারতের দেওয়ালি মার্কা মুসলিমদের মাঝে চলে এলো চলে এলো সুতরাং তাতে মানে ওখান থেকে আস্তে আস্তে ইরান তুরান পার হয়ে হিন্দুস্তানের ভূখণ্ডে এই সবাই ভারতের অনুষ্ঠান আস্তে আস্তে চলে আসছে যেটা এখনো চালু আছে সুতরাং তাতে যারা সই হাদিস মান্যওয়ালা সচেতন মুসলিমদের ধোকা খাওয়া উচিত নয় আমরা যারা সই হাদিসকে মানে তাদের উচিত এই সমস্ত অনুষ্ঠান থেকে কখনই আমরা ধোকা খাবো না ষষ্ঠ অমূলক ধারণা হলো শ্যাম সাধনা করা এই রাতেই শুধু শ্যাম সাধনা করতে হবে অলসো গত জুমাতে যেটা বলেছিলাম যে আইএমএ বিজ এর নকল শ্যাম সেটা হলো তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো তারিখে দুই দিন কিন্তু তারা রোজা রাখবে না শুধু একদিনই তারা সিয়াম রাখবে এই সিয়ামে নাকি অনেক এক সারা বছর সিয়াম পালনের তারা ইয়ে পাবে আর কি নাকি পেয়ে যাবে অথচ এই অমূলক ধারণা সম্পূর্ণ ভুল বরঞ্চ আইএমএ বীজের নফল সিয়ামটা রাখাটাই সবচেয়ে হাদিস সম্মত অতএব অতএব সঠিক জিনিস পালন করুন তাতে ফল পাবেন আপনার ভাগ্য লিপিবদ্ধ হয়েছে বিশ্ব রচনার পঞ্চাশ হাজার বছর আগে অতপর আপনার কপালে ভাগ্য লেখা হয়েছে মায়ের পেটে তারপর প্রত্যেক বছর লেখা হয় সবে কদরের রাতে পঞ্চাশ বছর আগে লেখা হচ্ছে সবে কদরের লেখা হয় প্রত্যেক বছর সময় লেখা হয় সবে কদরের রাতে সেই রাতে বিধেয় ইবাদত করুন এবং বিধাত থেকে বাঁচুন তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের এই রাতে বিধেয় ইবাদত করতে মানে যেটা একেবারে সহি সুন্নাত সম্মত সেই ইবাদত আমাদেরকে করতে হবে কখনই বেদাত এমন করা যাবে না হজরত আয়সা থেকে বর্ণিত আল্লাহ রাসুসাল্লাম বলছেন তিনি বলেন রাসুসাল্লাম বলছেন মান আহাদাসা যে ব্যক্তি আমার এই ধর্মে আমার এই দিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করলো মালাইসা যা তার অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত তার মানে আপনি দিনের দিনের অংশ মনে করে যদি এই কাজগুলো করেন শরীয়ত মনে করে যদি এই কাজগুলো করেন এই বেদাজি কাজগুলো করেন এটা কখনই গ্রহণযোগ্য নয় রাসুল সাহসাল্লাম বলছেন পাওয়া রাব্দন এটা একেবারে প্রত্যাখ্যাত আপনার সিয়াম আপনার দান করার এই রাতে যতই ভালো হোক কেন আপনি একশো টাকা সালাত আদায় করতেছেন সালাতে আলফিয়া এটাকে বলে সালাতে আলফিয়া এটা আলফিয়া সালাত আদায় করুন আর মেয়াতে সালাত আদায় করুন যেটাই করুন না কেন আল্লাপাক কখন এটা গ্রহণ করবেন না তার কারণ এর প্রমাণে কোনো সহি হাদিস নেই অপর একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন মুসলিমেন মুসলিম শরীফের মান আমিল আমালান যে ব্যক্তি এমন আমল করলো যার পরে আমার কোনো নির্দেশনা নেই তাহলে সেটাও রদ প্রত্যাখ্যাত বোকারি শরীফ অতএব আসুন এই যে প্রচলিত যে প্রচলিত যে শ্রাবণ মাসের সিয়াম তারপরে দান খয়রাত বা বিশেষ ইবাদত বিশেষ সালাদ এগুলো থেকে আমরা দূরে স্বাভাবিক স্বাভাবিকভাবে যেটা করা দরকার যে সেটা হলো যে তেরো চোদ্দ পনেরো তারিখ বা এই পনেরো দিন বেশি বেশি ইবাদত করা এটা আমরা করব আল্লাহ পাক আমাদেরকে সেভাবে এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদেরকে বিদাত থেকে বাঁচা রাখার তৌফিক দান করুন আমিন ওয়াকিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা